এই বুড়োটা ঠিক আছে বুড়োটা ঠিক আছে হ্যালো ভয় না আছে শেষবার খুলে দিই যা মামার বাড়ি যাই যা ভালো ভালো যা দেখছি দেখছি Yeah.